আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পবিত্র মাহে রমজানের ফজিলতের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের নাড়া দেয় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি এই পবিত্র রমজান মাসে মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র মক্কায় উমরা পালনের উদ্দেশ্যে চলে আসেন এই মাসটা এসে সবচেয়ে বেশি উমরার উমরা পালনের মানুষের সমাগম বেশি হয় তাছাড়া প্রত্যেকটা মসজিদে মানুষের শুক্রবারের একটা ঈদের আনন্দের মতো উপলক্ষ হিসেবে বেশি বেশি মানুষ নামাজ আদায় করতে আসেন আমাদের দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান পার্শ্ববর্তী সমস্ত দেশগুলিতেই এই বিষয়টি খুব লক্ষ্য করা যায় মুসলিম দেশগুলিতে বিশেষ করে আর বিশেষ করে আমাদের শহর মসজিদের শহর বিশ্বের একমাত্র মসজিদের শহর ঢাকা প্রাচীনতম এই এই জনপদে মসজিদের সমাগমটা খুব বেশি যেখানে সারা বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ শহর হিসেবে মসজিদের শহর হিসেবে গণ্য হওয়ায় এখানে এই জনপদে মানুষের সমাগমটা খুব বেশি দেখা যায় তো আমরা ঠিক পবিত্র রমজানের ফজিলতের সঙ্গে অন্যান্য মাসগুলিতে ঠিক রমজান মাসের আমরা যে সিয়াম সাধনার মাস অতিবাহিত করছি এবং মালিকের হুকুম মেনে পবিত্র মাহে রমজান আদায় করছি জামাতে নামাজ আদায় করলাম এই বিষয়গুলোর ধারাবাহিকতা ধরে রাখার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ